থাকো তোমার বেজার তুমি বারো কান্দিবানে মোরে সীতার কাহ কেনে কৈনো পাহৰো পাখি মেলা অতীত কিদৰেনো সোঁৱৰো ইমান সঁচা সপোন মই যদি মৰি থাকো তোমাৰে বেজাৰত বারু কান্দি বানে মোরে সীতার কাষ মই যদি মৰি থাকো তোমাৰে বেজার তুমি বাৰু কান্দিবানে কান্দি বানে মোরে সীতার কাষ ও মোর মরমী পাখি মেলা অতীতত কিদরেনো ইমান সঁচা সপোনক কেনেকৈ পাহৰো পাখি মেলা অতীত কিদৰে সোঁৱৰো ইমান সঁচা সপোনক কেনেকৈ পাহৰো পাখি মেলা অতীত কিদৰে সোঁৱৰো ইমান সঁচা সপোনক দিব জানো পাৰিবা মোর মরম দলিয়াই যদি শিকাই দিয়ে তোমা কান কোনোবাই জানিবা ফোন পুৱতি নিশাৰে সপোন ফলিয়াই পুৱতি নিশাৰে সপোন ফলিয়াই যদি মনত পৰে মোৰেনো কথাকে তুমি বাৰু কি ভাবা মোক জনাবানে তোমার যদি মনত পৰে মোৰেনো কথাকে મુકેનું જોના બને আবেলি পৰতে পদূলিৰ মুখতে সদায় ৰবাচোন দুটি কথা হ'বনে আবেলি পৰতে পদূলিৰ মুখতে সদায় ৰবাচোন দুটি কথা হ'বনে মোৰ মনে নমানে জালেও জানানে তোমাকে সদায় কাষতে বিচাৰে বুজিবা সঁচা মৰম কোনেও পাহৰিব নোৱাৰে সঁচা মৰম কোনেও পাহৰিব নোৱাৰে সঁচা মৰম কোনেও পাহৰিব নোৱাৰে সঁচা মৰম কোনেও পাহৰিব নোৱাৰে